ভালোভাবে গরম করে নেব তেলটা গরম হয়ে এসেছে একটা শুকনো লঙ্কা আমি চিড়ে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চামচ রাঁধুনি দু চারটে রসুন একটু হালকা ক্রাশ করে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনটাকে লাল করে কিন্তু ভাজতে হবে তো দেখো পেঁয়াজ আর রসুনটা এখানে খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে এবার দিচ্ছি হাফ চামচ হলুদ নুন দেব স্বাদ মতো এবার সেদ্ধ করা ডালটা আমি এখানে দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়েই অল্প একটু জল অ্যাড করছি ডালটাকে খুব ভালোভাবে মিক্সড করব আর এটাকে ফুটিয়ে নেব দুই থেকে তিন মিনিটের জন্য হাই ফ্লেমে তো ডালটা এখানে হয়ে এসেছে আমি এর মধ্যে অ্যাড করছি ধনে পাতা কুচি তো দেখো ডালটা আর পাঁচ থেকে ছয় সেকেন্ডের জন্য জাস্ট এইভাবে একটু নাড়িয়ে নিয়েই আমি এটাকে নামিয়ে নেব এই ডালের রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো এর টেস্ট কিন্তু টোটালি ডিফারেন্ট হয় জাস্ট এটাকে সার্ভ করো গরম গরম ভাত আর আলু চোখা দিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে